খাবার খাওয়ার পর আট ঘন্টা পার না হওয়া পর্যন্ত মানুষের শরীরে সেই অর্থে রোজার প্রভাব পড়ে না আমরা যে খাবার খাই তা পাকস্থলিতে পুরোপুরি হজম হতে এবং এর পুষ্টি শোষণ করতে অন্তত আট ঘন্টা সময় নেয় আমাদের শরীর যখনই খাদ্য পুরোপুরি হজম হয়ে যায় তখন শরীর যকৃত এবং মাংসপেশিতে সঞ্চিত গ্লুকোজ থেকে শক্তি নেয় কিন্তু রমজান মাসে সঠিক নিয়মে রোজা না রাখলে ইফতারের পর খুব বেশি দুর্বল লাগা দিনের বেলা পানি শূন্যতা কোনো কিছুতে দীর্ঘ সময় মনোযোগ ধরে রাখতে না পারা মেজাজ খিটখিটে হয়ে যাওয়া ইত্যাদির নানান ধরনের সমস্যা হয় এবং প্রতিটি কাজের পারফরমেন্সে ব্যাঘাত ঘটায় বেশিরভাগ সমস্যা হয় সঠিক খাবার বাছাই না করার জন্য আজকের ভিডিওটির পরামর্শগুলো মুসলিম বিশ্বের বেশ কয়েকজন নামকরা স্বাস্থ্য বিশেষজ্ঞের রেফারেন্স অনুযায়ী সাজানো হয়েছে এমন কয়েকটি বিষয় যেমন কিভাবে সেহরি খাবেন এবং কোন খাবারগুলো সেহরিতে খাওয়া উচিত ইফতারের সময় কোন খাবারগুলো খাওয়া উচিত কতটুকু পানি পান করা উচিত এবং কিভাবে ঘুমানো উচিত এবং কতটুকু ঘুমানো উচিত যেগুলো মেনে চলে রমজানের রোজা রেখেও পূর্ণমাত্রায় কাজ করতে পারবেন এবং ইফতারের পরে ক্লান্তিও আসবে না অর্থাৎ রমজানের ইবাদতের সাথে পূর্ণাঙ্গ একটি রুটিন আপনাদের সাথে শেয়ার করব ভিডিও শুরু করার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই যারা আমাদের চ্যানেলে নিয়মিত দর্শক তারা জানেন যে আমার সেমিস্টার ফাইনাল পরীক্ষার কারণে গত দুই মাস কোনো নতুন ভিডিও আসে নাই আলহামদুলিল্লাহ গত বাইশ মার্চ সেমিস্টার ফাইনাল পরীক্ষা সম্পন্ন হয়েছে এখন থেকে নিয়মিত ভিডিও পাবেন আর আপনারা হয়তো বা জানেন যে আমাদের চ্যানেলের নিয়মিত ভিডিও প্রতি শুক্রবার রাত আটটার সময় আপলোড হয় ইনশাল্লাহ এখন থেকে নিয়মিত নতুন ভিডিও পাবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাওয়া যাক নাম্বার ওয়ান তিন থেকে সাত রোজা পর্যন্ত পানি শূন্যতা থেকে সাবধান থাকতে হবে প্রথম কয়েকদিনের পর শরীর রোজায় অভ্যস্ত হয়ে ওঠে এবং তখন শরীরের চর্বি গলে গিয়ে তার রক্তের শর্করায় পরিণত হয় কিন্তু রোজার সময় দিনের বেলায় আপনি যেহেতু কিছুই খেতে পান না বা পারছেন না তাই সন্ধ্যায় রোজা ভাঙার পর আপনাকে সেটার ঘাটতি পূরণের জন্য প্রচুর পরিমাণ পানি পান করতে হবে না হলে আপনি মারাত্মক পানিশূন্যতায় আক্রান্ত হতে পারেন বিশেষ করে গরমের দিনে যখন শরীরের ঘাম হয় যে খাবার আপনি খাবেন তার মধ্যেও যথেষ্ট শক্তিদায়ক খাবার থাকতে হবে যেমন কার্বোহাইড্রেট বা চর্বি একটা ভারসাম্যপূর্ণ খাবার খুবই গুরুত্বপূর্ণ যেখানে সব ধরনের পুষ্টি প্রোটিন লবণ এবং পানি থাকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী কোন কোন খাবার আপনার শরীরের চাহিদা পূরণের জন্য খাওয়া উচিত ভিডিওর পরের অংশে আমরা তা নিয়ে আলোচনা করব নাম্বার টু পর্যাপ্ত পরিমাণ ঘুম রোজার মধ্যে বেশিরভাগ মানুষই সেহরি খেয়ে একবারে ঘুমান এটা শরীরের জন্য মুঠেই ভালো নয় সেই সাথে টানা কয়েকদিন ঠিকমতো না ঘুমালে মাথা ও শরীরের পারফরমেন্সে খুবই বাজে প্রভাব পড়বে অনেকেই কয়েকটি রোজা রাখার পর মাথা ঠিকমতো কাজ করে না চট করে কিছু মনে পড়ে না মানুষের কথা শুনে ঠিকমতো বুঝতে পারেন না ইত্যাদির ঝামেলা হয় এখানে আসলে রোজা না খেয়ে থাকার কোনো অবদান নেই এটা আসলে পর্যাপ্ত না ঘুমানোর ফল একজন পূর্ণবয়স্ক মানুষের সারাদিন ঠিকমতো কাজ করার জন্য সাত থেকে আট ঘন্টা ঘুমানো দরকার আপনি যদি সেহরি খেয়ে ঘুমান এবং আপনার অফিস টাইম যদি নয়টা বা দশটা থেকে হয় তাহলে আপনাকে অন্তত অফিসের টাইমের এক ঘন্টা আগে ঘুরতে ঘুরতে হবে সেহরি খেয়ে ঘুমালে বড়জোর পাঁচ ঘন্টা ঘুম হবে প্রথম কয়েকদিন হয়তো ঠিক মতোই কাজ করতে পারবেন কিন্তু শরীরে যখন টানা ঘুমের ঘাটতি পড়ে যাবে তখন মস্তিষ্ক ও শরীর কোনোটাই ঠিক মতো সাড়া দেবে না যার ফলে আপনার রোজা রাখতেও কষ্ট হবে সেই সাথে কাজেও পারফরমেন্স করতে পারবেন না কাজেই তারাবি নামাজ পড়ার পরেই শুয়ে পড়ুন অন্তত দুই থেকে তিন ঘন্টা ঘুমিয়ে নিন এরপর তাহাজ এবং নফল ইবাদত করুন তারাবির নামাজ সাধারণত দশটার মধ্যেই শেষ হয়ে যায় এরপর বারোটা একটা পর্যন্ত ঘুমালে এবং তারপর শেহরির পর চার ঘন্টা ঘুমাতে পারলেই আপনার ঘুমের ঘাটতি পূরণ হয়ে যাবে এর ফলে আপনি পরের দিন অনেক ভালোভাবে কাজ করতে পারবেন নাম্বার থ্রি সময় মতো নামাজ এবং এবাদত করুন রোজা মানে শুধু না খেয়ে থাকা নয় নিয়মিত আবাদতের পাশাপাশি এই সময়ে নফল এবাদতও করা উচিত এটা এমন একটি সুযোগ যখন আপনি খুব অল্প সময়ে পরকালের জন্য অনেক বেশি পাথেও সংগ্রহ করতে পারবেন রোজার সময়ে পুরো মাত্রায় আবাদত করতে না পারলে আপনার স্বাভাবিক কাজেও ব্যাঘাত ঘটবে রমজানে ঠিকমতো এবাদত না করলে মনের মধ্যে একটা অস্বস্তি কাজ করে আর এই অস্বস্তির ফলে কোনো কিছুই ভালো লাগবে না বিশেষ করে কাজ করতে ভালো লাগবে না রোজা রেখেও নামাজ না পড়ে কাজ করলে সেই কাজ কখনোই ভালো মতো মনোযোগ দিতে পারবেন না কারণ অবচেতন মনে একটা অপরাধভূত সব সময় কাজ করবে কাজেই রোজা অবস্থা শুধু না খেয়ে থাকার বদলে অন্যান্য আবাদতগুলোও ঠিক মতো করুন এতে রোজার আসল উদ্দেশ্য ভালোভাবে পূরণ হবে এবং আপনিও কাজ ঠিকমতো করতে পারবেন নাম্বার ফোর খাবারের ব্যাপারে সচেতন হন রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হলো সেটা খাবার সচেতনতা এটা আমরা সবাই শুনি কিন্তু বেশিরভাগই মানি না আমাদের দেশে ইফতারে প্রচলিত খাবার হলো ছোলা মুড়ি পেঁয়াজ জিলাপি ইত্যাদি এগুলোর সাথে আবার থাকে হালিম চপ মাংসের মতো ভারী খাবার আবুধাবির বর্জিল হাসপাতালের ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান আর খান রাজু বলেন অনেক সময় ধরে না খেয়ে থাকার ফলে স্বাভাবিকভাবেই মিষ্টি ফাস্ট ফুড রিচ ফুড এবং অন্যান্য অস্বাস্থ্যকর খাবারের প্রতি আমাদের লোভ জন্মায় কিন্তু দুই বা তিনটি খেজুর দিয়ে ইফতার শুরু করাটাই সবচেয়ে ভালো হালকা খাবার দিয়ে ইফতার করলে অনেকক্ষণ পর খাবার হজম করাটা পাকস্থলীর জন্য সহজ হয় না হলে হঠাৎ করে শরীরে ব্লাড সুগার লেভেল ও শর্করা ও আমিষের মাত্রা বেড়ে গেলে সেটা প্রসেস করতে শরীরের কষ্ট হয় মূলত এইসব ভারী হাই প্রোটিন ও শর্করাযুক্ত খাবার খাওয়ার ফলে ইফতারের পর অস্থির লাগে গাম হয় কোনো কাজ করতে ইচ্ছা করে না মনে হয় শুধু শুয়ে থাকি সেহরি খাওয়ার সময়ও নিয়ম মেনে খাওয়া উচিত তাহলে রোজা থেকেও সারাদিন অ্যাক্টিভ থাকা যাবে রাজুর মতে সেহরির সময়ে দুধ জাতীয় খাবার প্রচুর ফল এবং শর্করা জাতীয় খাবার খাওয়া উচিত যা পরদিন শরীরকে ছাঙ্গা রাখবে সেই সাথে অবশ্যই প্রচুর পানি পান করতে হবে অতিরিক্ত তেলযুক্ত ভারী খাবার এবং লাল মাংস যেমন গরুর মাংস খাসির মাংস ইত্যাদি পরিহার করতে হবে এসব খাবার শরীর থেকে প্রচুর পরিমাণ পানি টানে তাই এগুলো খেলে শরীর থেকে দ্রুত পানি ফুরিয়ে যায় এবং শরীর দুর্বল হয়ে পড়ে ফলে দিনের বেলা সহজেই ক্লান্ত হয়ে যেতে হয় সাদা ভাত গোটস এগুলো বেশি খেতে পারেন যাতে এনার্জি হয় সেই সাথে ফল ও পানি সারাদিন শরীরের রস বজায় রাখবে আমিষের জন্য ডিম খাওয়া যেতে পারে পাখির মাংস এবং মাছ খাওয়া যেতে পারে কিন্তু গরুর খাসি যতটা পারুন এড়িয়ে চলুন সো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে এবং ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন এবং পছন্দ না হলে ডিসলাইক দিতে পারেন কোনো সমস্যা নেই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ